নিত্য নতুন ইসলামিক ওয়াজ ও গজল পেতে আবু মিডিয়া হেল্পিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না সমগল্লার চেয়ে তুমি বড় খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি কেন তোমার বুকে শুয়ে আছে সাহে মদিনা তোমার বুকে শুয়ে আছে সাহে সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সঙ্গে বলুন ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছে বাগান তোমায় নবী বলেছে সে তোমায় করেছেন কেন তোমার বুকে বয়ে চলে নূরের ঝরনা চিল্লে হবে না সুবহানাল্লাহ তোমার বুকে বয়ে চলে নুরের ঝর্ণা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি না ভুলতে পারি না সবই কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না